বুঝলেন ডাক্তার সোমের সঙ্গে দেখা হবে কোন তো সেই যে বিকেলে দাদার সাইকেলে চেপে ঢিল ছুটতে বেরোতেন হ্যাঁ, হ্যাঁ মনে পড়েছে হ্যাঁ তা উনি চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু চমকপ্রদ আবিষ্কারের কথা বলতেন তাই না বললেন যে কলম বুড়ো আঙ্গুলের পক্ষে অস্বাস্থ্যকর সে কি মানে কলমের বুড়ো আঙুল ঠেকালে সমস্যা না বেশি লেখালেখি করলে যেভাবে নেবেন আপনি তাতে তো সমস্যাটা বদলায় না তা ঠিক আরো বললেন যে লাল শাকে নাকি ক্যান্সার সারে বলেন কি মশাই আমি তো এইসবে লাল শাক খাওয়া ছাড়লাম ছাড়লেন ছেড়ে দিলেন না আমি মানে পুরোপুরি নয় তুমি অভ্যেস তো তো ছাড়লেন কেন ওটা কারণটা একটু জটিল আসলে কদিন ধরে আমার লাল শাক নিয়ে একটা অবসেশন হয়ে যাচ্ছিল কিরকম যেমন রোজ স্বপ্নে আমার লাল শাক দেখা দিচ্ছিল কখনো দেবীর রূপে গুসাও আসছে যে একদিন এও দেখেছিলাম যে একটা পুরনো গীতবিতানে পাতা উল্টালাম আর অক্ষরমালা বদলে পাতা জুড়ে সারি সারি লাল শাক আপনি তো ভাগ্যবান মশাই এমন সব স্বপ্ন দেখেন আরে শুধু স্বপ্ন হলেও তো হতো একদিন হাতে খানিকটা লাল শাক লেগে আছে বলে চেটে খেয়ে দেখি রক্ত আপনি হ্যালুসিনেট করছেন বলছেন বোধ হয় আমি ভাবছিলাম এবার নেশাটা ছাড়া উচিত আরে না না ছাড়বেন না কজন পারে বলুন তো শুধু লাল শাককে হ্যালোসিনেট করতে আর তাছাড়া জীবনটা তো ব্রডলি স্পিকিং একটা হ্যালোসিনেশনই হলো এটা অবশ্য মন্দ বলেন যাই হোক আপনার বল স্পিডটা কাল পেয়ে যাবে অনেক ধন্যবাদ আসতে হবে আসি হ্যাঁ আসো টাটা